মামার বাড়ি হালকা ওটা What? দিদি ওদিকে থাকেন ওদিকে থাকেন ওদিকে থাকেন আসেন আপনি আসেন আমরা ভিওতে আসি সার্কেল স্যার থাকতে কইছে আমরা আসি হিন্দুদেরকে গ্রেপ্তার করে করে হত্যা আগে খবর পাই যে একটা লাশ প্রথমে অজ্ঞাত পরিচয় ছিল পরবর্তীতে বিভিন্ন মিডিয়া বা ফোনের মাধ্যমে আলাপ খবর পাইয়া তার অভিভাবক বাপ চাচা সবাই চলে আসছে জানা যায় ছেলেটার নাম সজল বাড়ি ভান্ডারিয়া থানার নদমুল্লা গ্রামে তার সাথে পূর্ব শত্রুতা আছে নাকি কিছু জানা যায় না এবং হত্যার কোনো কারণ আমরা এখন জানতে পারি না আমাদের থানা পুলিশ তাৎক্ষণিকভাবেই এখানে আছে এখানে এসআই ফজলুল হকের নেতৃত্বে মাহবুব ভাই এবং আলী হোসেন এসআই দুইজন দুইজন উপস্থিত আছে আমিও তাৎক্ষণিক মানে ফোন দিয়েছে যে কোথায় আছে আমি বলছি আমি পিরিসপুর থেকে আসতেছি তখন আমাকে এই বলছে যে তোমার ভাইয়ের পুরো নাম কি বলছে আমি যে সজল জমাদার কয়ে শিওর হওয়া আমি বলছি শিওর বাইরে চাকরি বলতে বলছে আমাকে লাশ পাওয়া গেছে কাঠালি মতো তখন শুনে আসে দেখি